প্রিয় ভিউয়ার্স সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আইসিটি প্রো এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে কথা কথা বলবো সেটি হচ্ছে পড়ালেখায় উন্নতি করার দশটি উপায় যে কী কী দশটি উপায় অবলম্বন করলে অবশ্যই পড়াশোনায় ভালো করা যাবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই দশটি উপায় দেখে নিই প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন ফলে আপনি অন্যদের চেয়ে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য অর্থাৎ আপনাকে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে হবে দ্বিতীয় প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে আগামীকাল কি পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন বাঘ বাঘ করে পড়লে পড়তে ভালো লাগবে খাতার নাম দিতে পারেন স্টাডি প্ল্যান খাতা প্রতি সপ্তাহে ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে যে কোনো বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ুন নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না বরং এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন mobile internet Facebook Messenger Instagram YouTube ইমোতে কম সময় ব্যয় করুন এতে করে আপনার পড়ার সময় বেশি দিতে পারবেন অযথা আড্ডা বা ঘোরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল বিকাল রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলের উপর লিখে রাখতে পারেন যেমন আমি বিসিএস ক্যাডার কিংবা ডাক্তার কিংবা পাইলট বা ব্যাংকার হব এ কথাটি বোর্ডের উপরে লিখে রাখবেন এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ যোগাবে নেতিবাচক চিন্তাশীল মানুষের মানুষদেরকে পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করুন এর ফলে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে কখনো হতাশ হবেন না খারাপ সময়ে ধৈর্য ধরে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান ইনশাল্লাহ ভালো ফল পাবেন তো বন্ধুরা প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্যকে জানানোর জন্য শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য কমেন্টস করবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই এই আইসিটি প্রো এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই